আমি রেকর্ডার অন করে দিলাম আজকে আমরা ক্লাস করব ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং বলতে আমি আপনাদের বুঝাই যে আজকের ক্লাসটা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রফেশনালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর হচ্ছে আপনার কিভাবে সেট করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস করব আমি নতুন একটা ক্রোমো ব্রাউজার ওপেন করি যে ব্রাউজারের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি করতে পারি কোনটা দিয়ে করবো সেইটা দিই দেখেন এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার আগে আমরা একটা এক্সটেনশন এড করব আমাদের ক্রোমো ব্রাউজারের সাথে এক্সটেনশনটা আমরা নাম দিলাম ইনস্ট ইনস্টাগ্রাম এক্সটেনশন ঠিক আছে একটা এক্সটেনশন আমরা অ্যাড করব এক্সটেনশনটা আমরা সার্চ দিলাম কি সার্চ দিলাম ইনস্টাগ্রাম এক্সটেনশন নামে সার্চ দিলাম ইনস্টাগ্রাম এক্সটেনশন নামে সার্চ দেওয়ার পরে আমরা এই যে আমাদের উপরে দেখা যাচ্ছে একটা অপশন আছে Instagram for extension for Instagram Hmm. মনে হয় আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর্টিকেল বাদে সমস্যা নাই সমস্যা নাই ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো এইটার গ্রামার না নেই ও বুঝছি এইটার গ্রামার ওকে তো এইটার গ্রামার আর যে ট্রেনার বাংলা প্রথম নেই ও সব কিছু চেঞ্জ হয়ে গেছে এইটার এইটার ও এইটার হইলো কি আপনার এইটার হলো কি ইংলিশ একটা গ্রামার একটা রুলস সিস্টেম হলো ক্লাস থাকা হবে আচ্ছা যেটা আছে তারা বাংলা সম্বন্ধে একটু আলোচনা করলে আচ্ছা ঠিক আছে ওকে ইনশাল্লাহ আচ্ছা ওকে আল্লাহ হাফিজ আচ্ছা সরি আমি এটা ফোন ধরতে গেছিলাম যাই হোক তো এই যে আমরা একটা এক্সটেনশন দেখতে পাচ্ছি এক্সটেনশনটার নাম হচ্ছে এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম এই এক্সটেনশনটা আমরা কি করব আমাদের ক্রোমো ব্রাউজারের সাথে এড করব এক্সটেনশন ফর ইনস্টাগ্রামে ক্লিক করলাম এক্সটেনশন ফর ইনস্টাগ্রামে ক্লিক করার পরে কিভাবে যে কোনো এক্সটেনশন এড করতে হয় আপনারা একটু দেখেন যারা পারেন তাদেরকে ওয়েলকাম আর যারা আপনারা পারেন না তারা কিভাবে এক্সটেনশন এড করতে হয় আপনারা আজকে শিখে নেবেন এক্সটেনশন কিভাবে এড করতে হয় এখন দেখেন এই যে এক্সটেনশন এড করার জন্য আমাকে এই জায়গার মধ্যে একটা অপশন দেখাচ্ছে অপশনটার নাম হচ্ছে এড ক্রম এড ক্রম নামে একটা অপশন এক্সটেনশন আমাকে দেখাচ্ছে এই এক্সটেনশনটা আমি কি করব এখন এড করব তাইলে আমি এডে ক্লিক করলাম এড টু ক্রমে ক্লিক করলাম এড টু ক্রমে ক্লিক করার পরে দেখেন আরও নতুন একটা প্রপাপ আসছে নতুন একটা প্রপাপ আসছে এই নতুন প্রপাপটা হচ্ছে এই যে দেখেন এই প্রপাপের মধ্যে এই জায়গার মধ্যে আছে এড এক্সটেনশন এই এড এক্সটেনশনে ক্লিক করব এড এক্সটেনশনে ক্লিক করলে কিছু সময় নিবে এখন অ্যাড হচ্ছে এই যে চেকিং চেকিং করে সে অ্যাড করবে আমাকে আমি এখন কিছু সময়ের জন্য অপেক্ষা করি ঠিক আছে আমি কি নতুন কোনো ব্রাউজার ওপেন করব টানসিন না দিয়ে আমার এটা প্রয়োজন নাই এটা আমার তাক ওকে আমার এটা হয়ে গেছে আমার এক্সটেনশন অ্যাড হয়ে গেছে এই যে এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম এই এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এখন আমার কাছে আপনারা প্রশ্ন করলেন না একটা প্রশ্ন আছে এই জায়গার মধ্যে যে আমরা কম্পিউটারে এক্সটেনশন কি ইনস্টাগ্রামের কাজ করার জন্য এক্সটেনশন কেন অ্যাড করব। হ্যাঁ এখানে একটা বিষয় আমাদের মনে রাখা ভালো যে কম্পিউট ইনস্টাগ্রামটা সাধারণত মোবাইলের জন্য ব্যবহারিত ঠিক আছে ইনস্টাগ্রামটাকে ফেসবুক কিনে নিছে কিনে নিয়ে ফেসবুক শুধুমাত্র এই ইনস্টাগ্রামটাকে রাখছে মোবাইলের জন্য একটা ভার্সন সাধারণত ইনস্টাগ্রামটা তারা দিছে মোবাইলে ইউজ করার জন্য এখন আমরা যখন কম্পিউটারে ইনস্টাগ্রাম এড করব তখন ইনস্টাগ্রাম ফর এক্সটেনশন বা ইনস্টাগ্রাম এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম এই এক্সটেনশনটা আমরা কি করব আমাদের কম্পিউটারে অ্যাড করব। এড না করলে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা যাবে না হ্যাঁ যাবে তবে সেটা একটু এলোমেলো দেখাইব ঠিক আছে ওকে আমরা যাই সামনে আমাদের ইনস্টাগ্রামের এক্সটেনশন অ্যাড করা হয়েছে তারপরে আমরা এখান থেকে সার্চ দিলাম জাস্ট ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম নামে সার্চ দিয়ে আমরা ইনস্টাগ্রাম সার্চ দিলাম তারপরে আসলাম আমরা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আসার পরে দেখেন একটু সময় ওয়েট করেন আপনি ইনস্টাগ্রামটা চলে আসুক ওয়েবসাইটটা চলে আসুক তারপরে আমরা কাজ করব এখন ওই যে নতুন আরেকটা ব্রাউজার ওপেন করছি এই জন্য একটু স্লো হবে কারণ এটা হচ্ছে অন্য একটা ব্রাউজার এটা আগেরটা না যেহেতু আপনাদের দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সব কিছু দেখাইবো এই জন্য আমি এমন একটা ব্রাউজার ওপেন করছি যে ব্রাউজারের সাধারণত কি নাই ইনস্টাগ্রামটা এখন ওপেন করিনি এই জন্য একটু ঝামেলা হয় কারণ মোবাইল নাম্বার তো দুইটাই দিয়ে দিয়ে আসছে গেট দ্য ইনস্টাগ্রাম অ্যাপস আচ্ছা দেখেন এই যে আসছে এই জায়গার মধ্যে গেট দ্য ইনস্টাগ্রাম অ্যাপস একটা অপশন আর আরেকটা অপশন আসছে দেখেন log in or sign up এখন আমরা কিসে ক্লিক করব। এখন যদি আমরা ইনস্টাগ্রাম অ্যাপস ওপেন করি তাহলে আমাদের একটা অ্যাপস ডাউনলোড হয়ে যাবে আসলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসের দরকার নাই আমাদের কম্পিউটারে লগ ইনটা করার দরকার ব্রাউজারে লগ ইন করবো এই ব্রাউজারে লগ করার জন্য আমরা কি করছি একটা এক্সটেনশন পর্যন্ত অ্যাড করছি ঠিক আছে সো দ্যাট আমাদের এখন দরকারটা হচ্ছে প্রয়োজনটা হচ্ছে লগ ইন করা আমাদের ব্রাউজারে হ্যাঁ আমরা কি করব এখন আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করব আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এই জন্য আমরা সাইন আপে ক্লিক করব যদি আমাদের আগের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা ক্লিক করব কি লগ ইন অর্থাৎ যদি আমাদের পুরাতন অ্যাকাউন্টে ঢুকতে হয় তাহলে আমরা লগ ইনে ক্লিক করে পুরাতন অ্যাকাউন্টে ঢুকবো আর যদি আমাদের নতুন অ্যাকাউন্ট করতে হয় একদম ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হয় তাহলে আমরা এইটাতে ক্লিক করে আমরা আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট করুন একদম ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে যাতে আজকে আমরা একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট করবো এই জন্য সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করে আমরা সাইন আপে কী দিয়ে ক্লিক করব কি দিয়ে বানাইব এই জন্য একটা ইমেইলের দরকার হ্যাঁ একটা ইমেইল আমি নিয়ে আসি একটা ইমেল লাগবে এই যে ইমেলটা নিলাম যদিও যদি এই ইমেলটাতে ইমেল দিলাম পাসওয়ার্ড এইটাই দিয়ে দেই এখানে যেটা আছে ওইটাই দিয়ে দেই তারপরে দিলাম পাসওয়ার্ড দিলাম সাইন আপ দিল লগ ইন কিছু বুঝলাম না কি করলো আচ্ছা আবার ব্যাগ দিয়ে যাই ইমন একটা ঝামেলার মধ্যে ফলাইছে sign up continue using Facebook না আমি ফেসবুকের মাধ্যমে দিব না তাহলে টিকিট তো আছে কন্ট্রোল ভি লগ ইন দেখি দিই আগে কি অ্যাকাউন্ট করা ছিল এটা আমি বুঝতেছি না আচ্ছা দেখাই কারণ তো অনেক সময় ক্লাসে অনেক অ্যাকাউন্ট করতে হয় এটা দেখায় কি দেখায় লাইন দিলাম এটা দেখায় আর লগ দিলে এইটা দেখায় একই কথা তাহলে কাজ করে না কেন দাঁড়ান একটা মিনিট অন্য একটা ব্রাউজার ওপেন করে দেখি কি করে সমস্যাটা কোথায় এটাতে তো আছে এইটা দেখেছেন Instagram sign up login Instagram Instagram, sign up এটা তো ঠিকই তো আছে আমি তো ঠিক পথেই আছি আমাদের নাহার আপু আসছেন আচ্ছা ওকে ওকে ওকে আমাদের চলে আসছে ঠিক আছে তাহলে আমাদের এইটাতে কাজ হইল না কেন এই এক্সটেনশনে সম্ভবত এটাতে আগে অ্যাকাউন্ট আছে এই জন্য এটার সমস্যা করছে আচ্ছা প্রথমে আমরা আমরা যে লগ ইন করবো এই লগ ইন করার জন্য মোবাইল নাম্বার দিব না ইমেল অ্যাড্রেস দিব আমরা মনে করেন ইমেল অ্যাড্রেসই দেই এই ইমেলটা দিলাম এইটাতে তো আমাদের কাছে হ্যাঁ। এই ইমেলটাই আমরা দিব এটা থেকে নিয়ে আসি ইমেলটা হইল নি তাইলে তো এটাতে কাজ করতে পারতাম না এটার পাসওয়ার্ড আমার মুখস্থ না জামেলার মধ্যে পড়ছি আচ্ছা ঠিক আছে আপনারা আমি বলি আপনাদের এখানে আপনারা ইমেল দিবেন ইমেল দিবেন মনে করেন ইমেলটা কি যে A Y N L Zainal S Y L zero zero one at the rate G M A I L Gmail dot com অথবা আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন সিল zero zero one at the rate Gmail dot com অথবা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন এখানে একটা নাম দিবেন এই যে ক্রস দিছে মানে হচ্ছে আমার এই ইমেলটা নিবে না অন্য একটা ইমেল দিতে হবে অন্য কোন ইমেল দেয় সেটাই তো আমার মুসিবতের মধ্যে আছি কারণ আমি তো অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অলরেডি সো কি দেওয়া যায় কী দেওয়া যায় দেখি এখানে কি আছে কোন ইমেলটা ওপেন করা যাইব দেখি জয়নাল ডট ড্যাশ টোর্স at the rate Gmail dot com এইটারে দেখি দেওয়া যায় কিনা জয়নাল ডট এই ইমেলটা কিন্তু আবার আমার দুই সালের ক্রিয়েট করা ইমেল এটাও নেয় না বুঝছেন তাহলে কি দিয়ে নিবে রে ভাই দেখি মোবাইল নাম্বার দিয়ে নিয়ে নি zero one double nine double four two seven two nine zero ওখানে প্লাস ডাবল এইট দেওয়া লাগবে বাবা প্লাস ডাবল এইট এই মোবাইল নাম্বার দিয়ে নিছে বুঝছেন নি তাইলে আমার মোবাইল নাম্বার দিয়ে নিছে ইমেল দিয়ে নিছে না আচ্ছা এখন আমার ফার্স্ট নেম দিলাম ফার্স্ট নেম কি এম ডি তারপরে সারনেম দিলাম জয়নাল ওকে একটা পাসওয়ার্ড দিলাম যে আচ্ছা এটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটা লেখা রাখি কোনো সময় কাজে লাগতে পারে আচ্ছা সাইন আপ দিলাম সাইন আপ এখন একটা জিনিস দেখাচ্ছে আমাকে কি this username isn't available please try another তার মানে হচ্ছে আমার যে ইউজার নেম দিছে সেই ইউজার নেমটা আমার কি না অ্যাভেলেবেল না জয়নাল দিন এখানে ওয়ান টু থ্রি ফোর দেই কি দেখায় তারপরে হইছে না তারপরে হইছে না তাইলে কি হইতে পারে জয়নাল বিডি দেই তো না ভদ্রলোক নিতেছে না আচ্ছা আবেদিন না এমন মুসিবতের মধ্যে পড়লাম কি দিলে নিব আবেদিন বিডি তাইলে আমার ইউজার নেম কি দিছি আবেদিন বিডি আবেদিন বিডি আবেদিন তো বানানটা হচ্ছে A B double D N দেখছেন নি আচ্ছা যাই হোক এইভাবেই নিছে এখন আমি সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার আগে দেখাচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি সেভ করতে চাই হ্যাঁ আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম এখন আমাকে দিচ্ছে আমার এর ইউর ডেট অফ বার্থ আমি আমার ডেট অফ বার্থ দেই আপনারা কি করবেন আপনাদের ডেট অফ বার্থটা দেওয়ার সময় অবশ্যই একুরেট ডেট অফ বার্থ দিবেন কেয়ার লাগে একুরেট ডেট অফ বার্থ দিবেন কারণ একুরেট ডেট অফ বার্থ এর জন্য দিবেন যে আপনার যদি কোনো কারণে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে ফেলে হ্যাঁ অনেক দিন পরে হয়তো বা কোনো সময় আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে নিতে পারে আপনার এই অ্যাকাউন্টটা অনেক বাড়ি অনেক বায়ারের কাজ করে ফেলবেন যখন তখন যদি আপনার এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে ফেলে তাহলে আপনার জন্য অনেক ক্ষতি হতে পারে লস হতে পারে তখন এই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টটা আপনাকে ব্যাক করে আনতে হলে এই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টটা আপনাকে ব্যাক করে আনতে হলে আপনি কি করতে হবে অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ড সাবমিট করতে হইব এখন আপনি ভোটার আইডি কার্ড সাবমিট করলেন আর আপনি ভোটার আইডি কার্ড ছাড়া অন্য একটা আপনার ডেট অফ বার্থ দিয়ে দিলেন তাহলে আপনার কি ভোটার আইডি কার্ড সাবমিট করলে আপনাকে কি আপনার এই অ্যাকাউন্ট ফেরত দিবে আপনাদের কি মনে হয় অ্যাকাউন্ট ফেরত দিবে না কি জন্য অ্যাকাউন্ট ফেরত দিবে না কারণ হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ইনফরমেশনের সাথে আপনার আগে যখন অ্যাকাউন্ট করছিলেন ইনস্টাগ্রামের যখন অ্যাকাউন্ট করছিলেন তখনকার ইনফরমেশন এক না সেম না সো এই জন্যই আপনাকে কি করবে না আপনার অ্যাকাউন্ট রিটার্ন করবে না সো দ্যাট আপনার প্রয়োজন হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনি ডেট অফ বার্থটা একুরেট দিবেন তবে আমি একটা দিয়ে দিচ্ছি মনে করেন অক্টোবর সাতাইশে আছে এই জায়গার মধ্যে দিয়ে দিলাম জাস্ট একটা ধরেন নব্বই দিলাম এটা কিন্তু আবার আমার অ্যাকুরেট না ঠিক আছে এবং এই ভিডিওটা যেহেতু আমি আপলোড করব এই জন্য আমি আমার অ্যাকুরেট ডেট অফ বার্থটা এখানে শ করছি না কারণ হচ্ছে আমার অ্যাকুরেট ডেট অফ বার্থ যদি কেউ জানতে পারে তাহলে আমাকে হ্যাক করতে পারে এই জন্য আপনারা একটা কাজ করবেন কি যখন আপনারা ডেট অফ বার্থ দিবেন কোথাও তখন কোনো ভিডিও দিবেন না বা কাউ যেন ক্লুটা না পায় এই ব্যবস্থা করে দিবেন কি জন্য এটা হচ্ছে আপনার আপনার জন্য একটু প্রবলেম বা আপনার অ্যাকাউন্টের উপরে অনেক প্রবলেম হইতে পারে কারণ ডেট অফ বার্থ যদি জানতে পারে অনেক হ্যাকার আছে আপনাকে হ্যাকিং করতে পারে অনেক সমস্যায় ফেলতে পারে সো আপনি এই জায়গাগুলো বা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আচ্ছা আমি দিলাম নেক্সট এখন আসুক নেক্সট কি আসে দেখবেন আপনারা আচ্ছা তারপরে আসছে আমার মোবাইলে একটা কনফার্ম কোড আসবে যে নাম্বারটা আমি দিছি ওই নাম্বারে আমাকে একটা কনফার্ম কোড দিবে একটু ফোন দিয়ে আমার কনফার্ম কোড দিছে দেখেন আমাকে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন জি 10 15 সেকেন্ড বন্ধ ছিল ও আচ্ছা আচ্ছা অফ ছিল আচ্ছা ওকে নো প্রবলেম তো এই যে দেখেন আমাকে একটা কোড নাম্বার দিয়েছে সেই কোড নাম্বারটা এখানে বসাইলাম আপনাদেরও এইভাবে যদি ইমেল দেন তাহলে ইমেইলে কোড নাম্বার দিবে আর যদি মোবাইল নাম্বার দিয়ে সেট করেন তাহলে এইভাবে মোবাইলে আপনাকে একটা কোড নাম্বার দিবে এই কোড নাম্বার গিয়ে কনফার্ম দিয়ে দিলাম ঠিক আছে আপনারা এই কোড নাম্বারটা লোক কেউ যেন না দেখে কারণ এই কোডটা যদি দেখে তাহলে অনেকে কি করতে পারে আপনাকে হ্যাক করতে পারবে এই কোড নাম্বার জানা থাকলে ঠিক আছে টার্ন অফ নোটিফিকেশন হ্যাঁ এটা বলছে আমাকে কিছু নোটিফিকেশন দেওয়ার জন্য বা দেখানোর জন্য আমার কোনো নোটিফিকেশন ট্রান অন করে রাখছি অবশ্যই আমার নোটিফিকেশন এলাও নোটিফিকেশন আমাকে দেখাইতে হবে এখন আমি চলে আসছি একটু ফিচারে এখান থেকে আমাকে একটা কাজ করতে হইব দেখে কয়েকটা ফ্লো ফলো দিতে হবে যেমন ইনস্টাগ্রামকে আমি ফলো দিলাম এগুলা পপুলার এগুলা নিককে আমি ফলো দিলাম এগুলো কয়েকটাকে আমি ফলো দিয়ে রাখলাম কারণ প্রথম অবস্থায় এইভাবে ফলো দুই তিনটা না দিলে আপনার অ্যাকাউন্টে কিচ্ছু দেখাবে না আচ্ছা আমি বিরাট কোহলিকে ফলো দিলাম যদিও আমি বিরাট কোহলির ফ্যান না তারপরে দিলাম আর এই তাক না কারণ মাঝে মধ্যে এরকম দিলে ভালো হয় আচ্ছা তারপরে আমি গেট স্টার্ট যদি দেই তাহলে আমার এখান থেকে শুরু হয়ে যাব মানে এই যে ফলোয়ারগুলা এগুলো আমার এই জায়গার মধ্যে শু আসবে এবং আমি প্রোফাইলে চলে আসলাম মানে আমি হোমে চলে আসছি দেখেন এই যে মানুষগুলারে দিছিলাম ওগুলা ফলো অটোমেটিকলি হয়েছে ওরা ফলো ব্যাক দেয়া লাগে না হ্যাঁ ওরা আমাকে সরাসরি ফলো নিতে পারবে এবং ওদের কাছে একটা সিস্টেম রেডি করে রাখা কেউ ফলো দিলে তাদের পেজ আইয়া এইটা দেখায় আচ্ছা এটা পরে আমরা আলাপ করব কিন্তু এখন প্রথম নম্বর কাজ হচ্ছে আমার এই প্রোফাইলটাকে সাজানো তার আগে আমি কি করব আমি তো গত যেতে দেখাইছি প্রথমেই দেখাইছি একটা এক্সটেনশন অ্যাড করা তো আমি এক্সটেনশনটা অন্য ব্রাউজারে অ্যাড করছিলাম এই ব্রাউজারে অ্যাড করি নাই এই জন্য আমি এক্সটেনশন অ্যাড করব E X T A S I one extension for Instagram এই যে এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রামের এক্সটেনশনটা আমি কি অলওয়েজ ইংলিশ দিতাম এই এক্সটেনশনের ইনস্টাগ্রামটা আমি অ্যাড করবো এখন আমার এই ব্রাউজারে নাকি আগের অ্যাড করেছে হ্যাঁ তাইলে অ্যাড করে আমি অ্যাড এখন দেখেন এই যে আমার অপশনটা আসছে এই জায়গার মধ্যে আমি এটা রিলোড দিব রিলোড দিলে কি হইব আমার এটা এই এক্সটেনশনটা এই যে চলে আসছে নিচে ওকে এখন দেখেন আমার সব কিছু নিচে চলে আসছে এই জায়গা থেকে সব কিছু আমি নিচে দেখতে পাচ্ছি এখানে নিচে দেওয়ার জন্য এই এক্সটেনশনটা আগে এরকম ছিল না আচ্ছা যাক এই এক্সটেনশনটার কাজ হচ্ছে আমাকে এই প্রোফাইলে কাজ করতে সুবিধা কইরা দেয়া আচ্ছা। এখন একটা বিষয় করতে হইব কি আমার এই প্রোফাইলটাকে মোবাইল মোডে নিতে হইব আমার এই প্রোফাইলটাকে মোবাইল মোডে নিতে হইব আমার এই প্রোফাইলটাকে মোবাইল মোডে নেয়ার জন্য এর আগে আমি একটা বিষয় আপনাদের দেখাই আপনারা অনেক সময় আপনাদের প্রোফাইলটাকে এইভাবেও দেখতে পারেন হ্যাঁ এইভাবে দেখতে পারেন আপনাদের দেখাই আমি এটা যদি অন করি এই যে দেখেন আপনারা এইভাবে দেখতে পারবেন অনেক সময় আপনাদের অনেক সময় এই সাইটেও দেখাইতে পারে আপনাকে এভাবে দেখাইতে পারে যদি এইভাবে দেখায় আপনাকে তাহলে আপনি কি করবেন আপনি মোবাইল মোডে যাইবেন মোবাইল মোডে যাওয়ার জন্য আপনি এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে মোর টুলসে যাবেন আমি আবারও বলছি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে মোর টুলসে যাবেন মোর টুলসে যাওয়ার পরে আপনি ডেভেলপার টুলস আপনি কি করবেন ডেভেলপার টুলস সেট করবেন ডেভেলপার টুলসটাতে আপনি ক্লিক করলেন ডেভেলপার টুলসে ক্লিক করার পরে এই যে একটা অপশন আসছে এটা আপনার এইভাবে আমারটাতে নিচে আসছে আপনারটাতে হয়তো এই সাইটে আসতে পারে অথবা এই সাইটে আসতে পারে ঠিক আছে তারপরে এখান থেকে এই যে দেখেন মোবাইল না সরি এর আগে কি করবেন আপনারা উপরের দিকে লক্ষ্য করবেন এই যে উপরের এই জায়গা থেকে দেখবেন একটা মোবাইল কি করবেন আপনারা সিলেক্ট করে দিবেন কি মোবাইল এখন এখান থেকে একটা মোবাইল সিলেক্ট করে দিবেন আপনি মনে করেন আমি Samsung Galaxy S eight select করে দিলাম অথবা আমি আইফোন সিলেক্ট করে দিলাম অর্থাৎ আমাকে Samsung Samsung Galaxy A fifty one by seventy one এটা আমি সিলেক্ট করে দিতে পারবো অর্থাৎ আমার এই ফিচারটাকে আমি কোন মোবাইলের অপশনের মতো দেখতে চাই সেটা আমাকে এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে হইব তাইলে দিলাম আমি এটা সিলেক্ট কইরা হ্যাঁ এটা এই অপশনে আমাকে দেখাইব তারপরে এখান থেকে এটাতে যদি ক্লিক করি তাহলে আমার এটা আবার কাইটটা দেব এই যে দেখেন এখানে আমার আচ্ছা আবার আমি নতুন করে দেখাই আমি থ্রি ডটে গেলাম থ্রি ডটে যাওয়ার পরে মোর টুলস থেকে ডেভেলপার মোর টুলস থেকে ডেভেলপারের মধ্যে দেখেন এই জায়গার মধ্যে আমার এটা সাদা নাই ঠিক আছে এটা এটা এই জায়গাটা আমার সাদা এই কোনার জায়গাটা এটা আপনাকে কি করতে হবে এটা সেট করতে হবে এটা আপনার উপরে সবুজ আনতে হইব দিলাম সবুজ চিহ্ন সবুজ চিহ্ন আসার পরে এই যে দেখেন এই মোবাইলের অপশনের মতো আমাকে দেখতে চাই আমি একটা রিলোড দিলাম ঠিক আছে রিলোড দেওয়ার পরে এই অবস্থায় আসছে আমার এক্সটেনশনটা এখন আমারটা ঠিক হয়ে গেছে আচ্ছা ওকে তাইলে আপনি কি করবেন সরি এক্সটেনশনটা অ্যাড করার কারণে এরকম হইল নেই দেখি দাঁড়ান ও তাই তো না তাইলে এখন এক্সটেনশন অ্যাড করা লাগে না এটা নতুন একদম নতুন নিয়ে আসছে দেখতেছি এক্সটেনশন অ্যাড করা লাগে না এক্সটেনশন ছাড়াই চলবে তাইলে আর প্রয়োজন নাই এক্সটেনশনের আগে ছিল বাদ দেন এক্সটেনশনের চিন্তা বাদ দেন এক্সটেনশনের চিন্তা বাদ দিয়ে এইভাবে দেন আচ্ছা এখন আমরা এটা সেট আপ করবো সেট আপে ক্লিক করতে হইলে এই যে দেখেন এই জায়গার মধ্যে থেকে আমি একটা ছবি দিতে হইব অনেক কিছু দিতে হইব এই যে আছে বার এই বারগুলো এখন আমরা পরিচিত হই এটা হচ্ছে আমার হোম বার এটা হচ্ছে আমার হোম বার এইটাতে ক্লিক করলে আমি অন্য কোনো জায়গায় যদি থাকে তাহলে এইটাতে ক্লিক করলাম আমার হোম পেজে চলে আসলাম এইটা হচ্ছে মেসেজিং অপশন এই যে অপশনটা আছে এইটা হচ্ছে মেসেজিং অপশন এটাতে আমি মেসেজ দেব অথবা কেউ মেসেজ দিলে মেসেজ দেখব এইটা হচ্ছে প্লাস বার অর্থাৎ পুস্ট করার জন্য আমি কোনো কিছু পুস্ট করতে হইলে এই প্লাস বারে ক্লিক করে পোস্ট করতে হইব এইটা হচ্ছে আমার আরেকটা অপশন আর এটা হচ্ছে আমার ওই যে নোটিফিকেশন অপশন এটা হচ্ছে আমার প্রোফাইল অপশন আচ্ছা এগুলো আমরা এমনিতেই চিনব আমি এখন এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করে আমি প্রোফাইলে গেলাম আমার প্রোফাইল আসছে এখন দেখেন আমার প্রোফাইল কিচ্ছু সাজানো নাই ঠিক আছে আমার প্রোফাইল কিচ্ছু সাজানো নাই আমি অনেক কিছু সাজাই থইব এই জায়গার মধ্যে এখন সাজানোর কাজ এই প্রোফাইলটা সাজানোর কাজ এখন আমার এই জায়গাটা আমি একটা ছবি দিব তারপরে এখানে এই এডিটে ক্লিক করব এনে সেটিংসে ক্লিক করব তারপরে এই জায়গার মধ্যে আমি অনেক কিছু দিব যেমন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমার এই প্রোফাইলে যদি যাই আমি তাহলে আমার এই প্রোফাইলে দেখেন আপনারা এখানে আসছি যখন এই জায়গার মধ্যে আসার পর থেকে একটা জিনিস আপনারা ভালো হয়ে লক্ষ্য করেন যে কত কিছু আছে কি কি আছে এখানে আমার বায়ো লেখা আছে আমার পরিচিতি লেখা আছে তারপরে হচ্ছে ওপেন বিজনেস সাইট আছে এটা হচ্ছে অবশ্য ফাইভ এখন না তারপরে সরি oh, এইগুলা লেখা আছে এই যে পার্সোনাল ব্লগ ব্লগ ইত্যাদি এগুলা লিখতে হইব তারপরে এই যে আমার এটা হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট আপনাদের এখনও ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি যাদের হয়নি তারা তো ভবিষ্যতে করবেন এই জায়গাটা আপনারা বুঝবেন এখন অবশ্য এইভাবে আমরা এটারে কি করব সেট আপ করবো তাহলে আসেন আমরা সেট আপ করি আমরা প্রথমে একটা ছবি ক্রিয়েট করি আপনাদের প্রত্যেকেরই ছবি থাকবে আপনারা প্রোফাইল থেকে একটা ছবি নিয়ে আসবেন আমি অবশ্য ক্যানভা থেকে একটা ছবি বানাচ্ছি আমার এটা হচ্ছে আমি এটাকে একটু প্রফেশনালি বানাতে চাচ্ছি এই জন্য এইটা আমি একটু বানাচ্ছি দেখেন আমি এখান থেকে ইনস্টাগ্রাম লোগো দিমু সার্চ দিমু ইনস্টাগ্রাম প্রোফাইল পিক হ্যাঁ প্রোফাইল পিকচার ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার বানানোর জন্য আমাকে একটা ফিচার দিচ্ছে আমি ওখান থেকে একটা বানিয়ে ফেলি কিভাবে বানাইব এইটারে নেই আচ্ছা। তারপরে এখানে আপলোডে আমার ছবি আছে আমার ভদ্রলোকের এই যে ছবিটা আছে আচ্ছা ছবিটাকে যদি একটু গুল কোনো অপশনে দিতে চাই ওকে তারপরে যদি আমি লিখি কিছু একটা জিনিস কি লিখব না এখানে এগুলা দিব না সবগুলাই বাদ এই ভদ্রলোক ইউটিউবকে দিয়ে দিন नीचे लिखब मार्केटिंग এই তাক এটারে আমি ডাউনলোড দিয়ে দিই আপনারা ছবি দিবেন এই জায়গার মধ্যে আমি ছবি দিচ্ছি না হয়তো বা এটা আমার পার্সোনালিটি এর জন্য আপনারা ছবি দিবেন ঠিক আছে আপনারা ছবি দিবেন এখানে আপনাদের পার্সোনাল ছবি দিবেন আমরা এডিটে চলে যাইব প্রথমে এডিটে গেলাম এডিটে যাওয়ার পরে আমরা change profile picture profile photo change profile photo আমি এখানে ডাউনলোড আছে ডাউনলোড থেকে এইটা নিয়ে আসলাম এইটারে দিলাম এই যে ইউটিউব মার্কেটিং চলে আসছে এখন এমডি জয়নাল আবেদিন এটা ঠিক আছে ওয়েবসাইট এই মুহূর্তে আমি দিব না বা আমার ওয়েবসাইট এখনও দিব না এখানে আমি ওয়েবসাইটের দেওয়ার প্রয়োজন নাই আপনারও যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন যদি ওয়েবসাইটের লিঙ্ক না থাকে তাহলে কিছু করার নাই এখন দেয়া যাবে না এই যে দেখেন দেয়া যাবে না আচ্ছা তারপরে আসেন বায়ো বায়ো মানে কি বায়ো মানে হচ্ছে আমি ফেসবুকের কাজ করতে সময় ফেসবুকের প্রোফাইল ক্রিয়েট করতে সময় আপনাদের বলছি যে বায়ো হচ্ছে সেই জিনিস যেটা আপনার পার্সোনালে সাধারণত সংক্ষিপ্ত আকারে একদম ছোটো কইরা আপনাকে পরিচিতি উপস্থাপন করা আপনার নিজের পরিচিতি উপস্থাপন করা হচ্ছে কি বায়ো তো আপনি কি করলেন আমার বায়ো দিলেন তো বায়োটা কিভাবে দিলাম হায় I am a professional digital marketer. I'm more skillful আমি যেহেতু এটা ইউটিউবের জন্য বানাচ্ছি মানে skillful persons with YouTube YouTube marketing YouTube promotion তারপরে বললেন ইউটিউব ভিডিও এসিও তারপরে দিলেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এখানে ইউটিউব না দিয়া ওয়াইটি দিয়ে ওয়াইটি মনিটাইজেশন এইভাবে দিলাম আচ্ছা এখন আপনারা এই যে দেখেন একশো বায়ান্নটা হয়ে গেছে এখানে একশো পঞ্চাশটার ভিতরে ক্যারেক্টার রাখতে হবে এটা হলো শর্ত তাইলে একশো পঞ্চাশটার ভিতরে যদি ক্যারেক্টার রাখতে হয় আপনি আরেকটা জায়গার মধ্যে এখানে ওয়াইটি দিয়ে দেন হ্যাঁ তাইলে হয়ে যাবে ওয়াইটি তাহলে একশো সাতচল্লিশটা ক্যারেক্টারের মধ্যে আমাকে পরিচয়টা উপস্থাপন করতে পারলাম আমি এই পরিচয়টা hi I am a professional digital marketer I am more skillful person with YouTube marketing YouTube promotion তারপরে হচ্ছে ইউটিউব ভিডিও এসিও তারপরে হচ্ছে ইউটিউব অবটি চ্যানেল অপটিমাইজেশন মনিটাইজেশন এগুলো হচ্ছে আমার মোর স্কিল তারপরে আসেন আপনি ইমেল একটা ইমেল সেট করবেন যে ইমেলটা আপনার পার্সোনালি আপনাকে পাওয়া যায় যে ইমেলটাতে সেই ইমেলটা সেট করবেন যেমন আমি দিলাম যে ওয়াই এন এল জেনাল S Y L double zero one at the rate Gmail dot com একটা ইমেল দিলাম তারপরে আপনি কি তারপরে আসেন জেন্ডার আপনি কে পুরুষ না মহিলা না আপনি তার লিঙ্গ আপনি সেটা এখানে সিলেক্ট করে দিলাম ডান আচ্ছা এখন আমার এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোতে একটা বিষয় খেয়াল করবেন আপনারা দেখবেন এখান থেকে ইউজার নেম এডিট করা যায় বাট ইউজার নেম এডিট হয় না এই জিনিসটা খেয়াল রাখবেন ইউজার নেম এডিট হয় না বায়ো দিলাম বাদ বাকি সব আপনি এডিট করতে পারবেন এখন এগুলা কি করব আমি I include your account when recommending similar account that people might want okay yes এটা রাইট দিলাম যে আমার এই ইনফরমেশনগুলো এমনভাবে দিচ্ছি অন্য কেউ যদি এই ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় তাহলে যেন সেই ইনফরমেশনগুলোর সাথে সাথে রিকমান্ড করে হ্যাঁ অবশ্যই রিকমান্ড করবে ঠিক আছে এখন আমি সাবমিট দিলাম ওকে সাবমিট দিলাম সাবমিট দিয়ে আমার সব কিছু দিয়ে দিলাম তারপরে আসেন আমার এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে আমার যে আগের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিব নিউ পাসওয়ার্ডটা দিব নিউ পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার ওই নিউ পাসওয়ার্ডটা ওই জায়গার মধ্যে সেম সেম বসাইব তাহলে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাইব তারপরে apps and web store apps and web স্টোরে আসার পরে দেখেন এখানে অ্যাপস অ্যান্ড ওয়েব স্টোরটা হচ্ছে this are apps and websites that you have connected to your in Instagram account they can access non-public information that you choose to show আপনি যদি আপনার ইন ওয়েবসাইট um, বা কোনো অ্যাপসকে যদি এটার সাথে কি করতে চান অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন তবে এখন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশনের চান্স দেয়নি এখানে একটা যুক্ত করার জন্য একটা অ্যাপ অপশন আসবে সেই অপশনে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন কাজ হয়ে যাব তারপরে আসেন ইমেল নোটিফিকেশন ইমেল নোটিফিকেশনটা হচ্ছে আপনি এই জায়গা থেকে আপনি এই অপশনগুলো যদি দেন ফিডব্যাক ইমেল অর্থাৎ আপনাকে যদি কেউ ইমেল দেয় তাহলে ইমেলের ফিডব্যাক অর্থাৎ কোনো নোটিফিকেশন কেউ কমেন্টস করলে কেউ আপনাকে লাইক দিলে এই ইনফরমেশনগুলো আপনার ইমেইলে যাচ্ছে কি না সেটা আপনি যদি অফ দিয়ে দেন তাহলে আপনার ইমেইলে যাবে না আর যদি অন দেন তাহলে সেটা আপনার ইমেইলে গিয়ে রিকমেন্ড করবে রিমাইন্ডার ইমেল আবার আপনাকে রিমাইন্ড দিবে প্রোডাক্ট ইমেল তারপরে নিউ ইমেল প্রত্যেকগুলোই আপনি কি রাখবেন অন রাখবেন পুশ নোটিফিকেশন পুশ নোটিফিকেশনটা হচ্ছে এটা প্রত্যেককেই এভরি দিয়ে দিবেন কারণ আমার এই অ্যাকাউন্টে নোটিফিকেশন প্রত্যেকের যে কেউ যদি আমাকে লাইক করে যে কেউ যদি আমাকে কমেন্ট করে কেউ যদি আমাকে লাভ রিয়েট করে কেউ যদি আমাকে ইমোজি দেয় তাহলে প্রত্যেকটা জিনিসই যেন আমি কি করতে পারি আমি দেখতে পারি খুঁজতে পারি তারপরে এইগুলা হচ্ছে from like and comments on photos আমার ফটোতে লাইক কমেন্ট যে কেউ করতে পারবে এখানে কোনো দরাবান্ধা নেই ঠিক আছে আচ্ছা দেখেন আসেন তারপরে আসেন কমেন্টস সবাই করতে পারবে কমেন্টস লাইক সবাই করতে পারবে ফার্স্ট পোস্ট অন স্টোরিজ হ্যাঁ অবশ্যই এভরি তারপরে হচ্ছে নিউ ফলো অবশ্যই ওয়ান থাকবে তারপরে হচ্ছে অ্যাকসেপ্ট ফলো রিকোয়ার্ড রিকোয়েস্ট অবশ্যই অন থাকবে তারপরে অ্যাকাউন্ট সাজেশন অন থাকবে মেসেজ রিকোয়েস্ট অন অন থাকবে তারপরে মেসেজ রিকোয়েস্ট অন অন থাকবে মানে হচ্ছে যদি আপনাকে এমন কেউ মেসেজ করে যে আপনার প্রোফাইলে ফ্রেন্ড না এরকম কেউ যদি আপনাকে মেসেজ করে সে যেন এই মেসেজটা আপনার আপনার এখানে মেসেজটা এরকম কেউ করতে পারে সেটা তো এই জন্য আপনাকে মেসেজ রিকোয়েস্ট অন রাখবেন এই জন্য আপনাকে যে কেউ মেসেজ রিকোয়েস্ট করতে পারবে তারপরে মেসেজ এটা অন তো অবশ্যই মেসেজ রিমাইন্ডার অবশ্যই এটা অন রাখবেন তারপরে গ্রুপ রিকোয়েস্ট অবশ্যই অন রাখবেন ভিডিও চ্যাট অন রাখবেন রুমস অন রাখবেন লাইভ ভিডিও তাও অন রাখবেন রিসেন্টলি আপলোডেড রিলস কোনো কেউ নতুন করে আপলোড করছে এরকম সেই নোটিফিকেশনটা আপনার এখানে অন রাখবেন মোস্ট ওয়াচ রিয়েলস সেটা অন এখানে যা কিছু আছে সব কিছু অন আছে কি না এটা আপনারা একবার এভাবে চুকানটা দেখবেন চুক দিয়ে যদি অন থাকে না তাহলে কোনোটা অফ থাকলে সেটাকে অন করে দিবেন তারপরে হচ্ছে ম্যানেজ কন্ট্যাক্ট ম্যানেজ কন্ট্যাক্টটা হচ্ছে আপনি আপনার মোবাইল এটা সাধারণত মোবাইল ফোনের কাজ আপনার মোবাইল ফোনে যে সমস্ত মোবাইল নাম্বার আছে সেই সমস্ত মোবাইল নাম্বারগুলো কি তা কি আপনি কি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে চান তাহলে ওই আমার মোবাইলের যতটা নাম্বার আমি সেভ করব প্রত্যেকটা নাম্বার কিন্তু এই স্টোরিতে এই ম্যানেজ কন্ট্যাক্ট স্টোরিতে এসাও জমা হবে অর্থাৎ ইনস্টাগ্রামে পেয়ে যাবে তবে এটা আপনারা দিবেন না কারণ কোনো সময় কখনো যদি আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয় কোনো হ্যাকারের হাতে পড়ে তাহলে সে কিন্তু ওই নাম্বারগুলো পেয়ে যাবে আমাদের প্রত্যেকেরই অনেক ধরনের পার্সোনাল নাম্বার ব্যক্তিগত নাম্বার আমাদের পার্সোনাল মানুষের নাম্বার অনেক মানুষ আছে যার নাম্বারটা না ছড়ানোই ভালো এরকমও মানুষের নাম্বার থাকে এই জন্য আমরা এটা অন অফ রাখবো সবসময় তারপরে privacy and security privacy and security হচ্ছে আমার অ্যাকাউন্টের এইটার হচ্ছে অ্যাকাউন্টে এটা প্রাইভেট রাখবো না অ্যাক্টিভ রাখবো অবশ্যই এটা প্রাইভেটটা এইভাবে আনটিক মারা থাকবে এভাবে টিক মারা থাকবে না আনটিক মারা থাকবে প্রাইভেট যদি দেন when your account is private only people you approve can see your photos and videos on Instagram your ex existing followers want to be affected এখানে প্রাইভেট দিলে আপনার যারা শুধুমাত্র ফলোয়ার থাকবো তারা দেখতে পারবো আর আপনি যাকে ফলো দিবেন সে দেখতে পারবো আর কেউ না কিন্তু না আমাদের এটা পাবলিক থাকবে এটা আমি প্রাইভেট রাখবো না তারপরে অ্যাডস অ্যাডস হচ্ছে এখান থেকে অ্যাডস দেয়া যায় এটা আমাদের অন্য ক্লাসের এটা এখন আমাদের দেখান না জাস্ট আমি একটা ক্লিক করে দেখাচ্ছি আমাদের কোথায় নিয়ে যায় এই যে দেখেন এখানে আমাদের অনেক কাজ আছে এগুলা এড সবগুলো আমরা ম্যানেজ করব এট্রপিক প্রিফারেন্স এগুলা ফেসবুক আপনার একটা অ্যাকাউন্টেরই সিস্টেম আছে তারপরে হচ্ছে সুপারভিশন সুপারভিশন আসলে ফ্যামিলি কনসার্ট এটা তেমন কিছু নাই হচ্ছে এটা আছেন দেখেন কোথায় নেই ফ্যামিলি সেন্ট্রি হ্যাঁ ওটা নেক্সট ক্রিয়েট ইনভাইটেশন কাউকে যদি ইনভাইট করতে চাই ফ্যামিলির কাউকে তাহলে এখানে একটা ইনভাইটেশন ক্রিয়েট করব এটা এইটা আমাদের এত যন্ত্রণার এটা আমাদের প্রয়োজন নেই আমরা তো এখন প্রোফাইলটা রেডি করতেছি সেট করতেছি এখানে আমাদের কোনো কাজ নাই তারপরে লগ ইন অ্যাক্টিভিটিস এটা তো আর আপনাদের জানা এখন আসেন এখানে একটা অপশন আছে profile to switch to professional account এইটাতে আমরা ক্লিক করব সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অবশ্যই আমাদের অ্যাকাউন্টটাকে আমরা প্রফেশনাল করবো ওকে প্রফেশনাল অ্যাকাউন্টে গেলাম আচ্ছা professional switch to describe you best of public figure contract products আমরা এটাতে ক্লিক করলাম ক্রিয়েটারে ক্লিক করলাম তারপরে নেক্সট বিজনেস কখনোই দিব না কারণ আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব না তারপরে নেক্সট তারপরে শো ক্যাটাগরি কোন ক্যাটাগরির প্রফেশনাল অ্যাকাউন্ট এটাকে আমি আমি পার্সোনাল অ্যাকাউন্ট যদি হয় তাহলে আমার পার্সোনাল অ্যাকাউন্ট যদি ব্লগ হয় তাহলে ব্লগ যদি প্রোডাক্ট সার্ভিস করি তাহলে প্রোডাক্ট সার্ভিস যদি আর্ট অর্থাৎ আমি অভিনেতা হই তাহলে আমি অভিনেতা মিউজিশিয়ান হলে মিউজিশিয়ান শপিং অ্যান্ড রিটেলার হইলে এনে সব কিছু দেওয়ার আছে অর্থাৎ আপনি আপনার মতো এগুলা দিবেন ঠিক আছে আমি পার্সোনাল অ্যান্ড ব্লগ করি আমি পার্সোনালি ব্লগ করি এটাও দিলে দিতে পারবেন অথবা যদি এখানে দেন তাহলে আপনি এইভাবে দিতে পারবেন ডিজিটাল ক্রিয়েটর অথবা ডিজাইনার দেখতে পাচ্ছেন আপনার অনেক কিছু আছে আপনি যদি দেন ডিজিটাল মার্কেটার অপশন নাই হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে আপনি এখান থেকে আপনি দিতে পারবেন নাইট মার্কেট বা আপনি সাধারণত হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি অথবা ডিজিটাল ক্রিয়েটরও দিতে পারেন সেটা আপনার রুচি দিয়ে নেক্সট ডান দিয়ে দিলেন ওকে এখান থেকে সার্চ করেও আপনি দিতে পারবেন কি অবস্থা আপনারা সবাই আছেন মাঝে মধ্যে দেখি আপনাদের স্যার কেমন বুঝতেছেন creator account is ready okay আচ্ছা you now you have more tools to connect with your audience in Instagram okay তারপরে আসলাম ডান্স ডানে ক্লিক করলাম এখন দেখেন সে কিন্তু আমাকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট দিয়ে দিছে এখন আমার অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে সুইচ টু সুইচ টু পার্সোনালে ক্লিক করব আমার অ্যাকাউন্টটা পার্সোনাল হয়ে যাবে ঠিক আছে তারপরে আসি আমি যদি কাউকে মেসেজ দিতে চাই তাহলে এই যে মেসেজ অপশন আছে মেসেজ অপশনে আসব আয়সা এখন আমার এখানে কেউ নাই তাকে আমি মেসেজ দিতে পারবো না ঠিক আছে আচ্ছা এখন আমার করণীয় কাজ কি এই যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে হ্যাশট্যাগ কইরা ইউটিউব এভাবে আমরা সার্চ দিব হ্যাশট্যাগ দিয়া আমরা লিখব ইউটিউব ইউটিউব দিয়া আসার পরে এই যে ইউটিউবের একটা গ্রুপ আসবে দেখবেন এই গ্রুপগুলোতে আমরা এখন জয়েন করব। এটাতে আমরা ফলো দিলাম এরে আমরা একটা ফলো দিছি ঠিক আছে আচ্ছা তারপরের কাজ হচ্ছে আবার দিলাম এখানে আছে ইউটিউবার আছে আমরা ইউটিউবারের গ্রুপে গেলাম ইউটিউবারের গ্রুপে গিয়া ইউটিউবারের গ্রুপে আমরা ফলো দিব এই রকম আমরা বিভিন্ন গ্রুপ আমরা বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে কিউআর রিসার্চ করব আমরা ইউটিউব ইউটিউবার ইউটিউব ক্রিয়েটর ইউটিউবে তারপরে blogger blog creator video creator video editor এই সমস্ত বিষয়গুলা কি কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব কেন সার্চ করব কারণ এই এই সেক্টরগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এগুলাতে কিন্তু আমরা মার্কেটিং করব বুঝতে পারছেন এইগুলাতে কিন্তু আমরা মার্কেটিং করব এবং এগুলা থেকেই আমরা বায়ার জেনারেট করব এজন্য আমরা বিভিন্ন গ্রুপে যুক্ত হব আচ্ছা তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে কেউ পোস্ট করছে আপনি সেই পোস্টগুলো দেখতে পাবেন যারা আপনার ফ্রেন্ড ওদের পোস্টগুলো আপনি দেখতে চাচ্ছেন এবং আপনার যে বড় বড় মানুষের পোস্ট যারা পোস্ট করছে এই পোস্টগুলো এই জায়গার মধ্যে আসে আপনি এটাতে ক্লিক করলে এটা নতুন আনছে আগে ছিল না এটাতে আপনি ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার এমন কোনো প্রিয় মানুষে পোস্ট করছে কিনা তাকে এখান থেকে লাইক দিতে পারবেন হ্যাঁ কমেন্ট দিতে পারবেন আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবেন এই যে দেখেন কত মানুষ কত কিছু দিছে বিরাট কোহলি একটা পোস্ট দেওয়া মানে অনেক কিছু বিরাট কোহলি যদি একটা পোস্ট দেয় তাহলে মনে করেন একটা পোস্টে আমাদের মতো ফ্রি আমাদের মতো বাঙালিদের সারা লাইফের ইনকাম ইনকামই একটা পোস্টে আসে ঠিক আছে তাদের পোস্ট হচ্ছে ভিন্ন আচ্ছা যাই হোক এখন আমি কি করব পুস্ট দিব আচ্ছা পুস্ট দেওয়ার জন্য আমি কি করব এখান থেকে আমি আবার আবার ক্যানভাতে যাইব ক্যানভাতে গিয়া আমি একটা ইউটিউবের পোস্ট ক্রিয়ে আমি একটা ইনস্টাগ্রামের পোস্ট ক্রিয়েট করব ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম তারপরে এখানে এই যে ইনস্টাগ্রাম পোস্ট আছে এখানে কই জানি কই জানি এই যে ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করলাম ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করার পরে ইনস্টাগ্রাম পোস্টটা আসবো একটু অপেক্ষা করেন এখানে আমাকে কিছু সাজেস্ট করছে যদি আমরা ওইদের মতো করতে চাই তাহলে করতে পারবো আর যদি চাই না তাহলে আমাদের মতো আমরা ক্রিয়েট করতে পারবো এখানে দেখি আমাদের পছন্দ মতো কোনো পোস্ট রেডি আছে কি না যদি তাকে সেটা দিয়ে আমরা একটা পোস্ট ক্রিয়েট করে ফেলবো ঠিক আছে এইটা দিয়ে একটা পোস্ট ক্রিয়েট করে আপলোড ছবি বাদ দেন এটা সবগুলোই কাটটা ফেলি কাটটা একদম স্বাভাবিকভাবে একটা পোস্ট করে ফেলি এখান থেকে আমরা এইটা নেই সরি এটা তো হইতো না তাইলে আমরা পোস্ট ক্রিয়েট করি এই যে ইউটিউবে আমরা নিচে আনি এটা কাটটা দিলাই কাটটা দিয়ে আমরা আপনি আপনার মাধুর্য দিয়ে পোস্ট ক্রিয়েট করবেন এখন আমি দেখানোর জন্য জাস্ট একটা ক্রিয়েট করতেছি ওকে আমরা দিলাম এই জায়গার মধ্যে ইউটিউব বড় করে এটারে দেই যাতে দেখা যায় আমরা দিলাম ইউটিউব মার্কেটিং আমি এখানে লেখি মার্কেটিংটা ইউটিউব মার্কেটিংটা আমি লিখি এটা যুক্ত দিয়ে আরো সুযন্ত্রণা হতে পারলাম ওকে আচ্ছা তারপরে এখানে দেখি কি আছে কি আছে এইটাকে জল সাপের মধ্যে ঢুকানো যায় কিনা না আচ্ছা দেখি তারপরে আবার আপলোডে যাই আপলোডে কি আছে দেখি এসইউএস এসইউটা তো দেখা যাচ্ছে না তাহলে এটা দিয়ে তো হচ্ছে না আমার এই এসইউটা তো দেখা যাচ্ছে না অন্য কোথাও এসইউ শব্দটা আসেনি দেখি সিঙ্গেলভাবে এই যে আছে এই যে আছে এর এই আনতে কেন নেওয়া যাইব যে এসিওটা এই জায়গার মধ্যে লাগাইয়া দিলাম এসিওটা লাগাইয়া দিয়া এনে দিলাম একটা ভিডিও শব্দটা আসে নিয়ে তাহার কথা কারণ এগুলা দিয়ে কাজ করছি আমি আর কিছুদিন আগে আমার ওই প্রো যে অ্যাক্সেস অ্যাক্সেসটা প্রো অ্যাক্সেসটা চলে গেছে প্রো অ্যাক্সেসটা চলে যাওয়ায় আমি একটু মাইকার চিপাত পড়ে গেছি এবং প্রো অ্যাক্সেসটা আবার আনতে পারতেছি না বুঝতে পারছেন এই জন্য আমি একটু ঝামেলায় আছি আমার অনেক কিছুই চলে গেছে দেখতেছি আচ্ছা এখানে লেখেই ফেলি সমস্যা কি আমার ভিডিও এসিও ভিডিও এই শব্দটা লেখলেই সমস্যা কি মার্ককে নিয়ে আসি না এর মূল কালারটা চেঞ্জ করিয়া দিই তাইলে একটু অন্য দাঁচের আসবে এই আসছে ভিডিও এসিও ইউটিউব মার্কেটিং এইটারে একটু অন্যভাবে আনি এটা ওখানে তাক এইভাবে তাক ইউটিউবটারে উপরে উঠে নেই তারপরে দিলাম ডাউনলোড জেপিজি ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে আচ্ছা এখন আমি পোস্ট করব পোস্ট করতে হইলে আমাকে এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হইব প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আসছে সিলেক্ট ফর কম্পিউটার হ্যাঁ সিলেক্ট কম্পিউটারে ক্লিক করলাম সিলেক্ট ফর কম্পিউটারে ক্লিক করার পরে এই যে এই জায়গা থেকে আসছে এটা এখানে এটা মার্ক করলাম তারপরে ওপেন দিলাম ওপেন চলে আসছে নেক্সট ঠিক আছে নেক্সট দিলাম আচ্ছা আবার নেক্সট দিলাম এখানে যদি আপনারা ওইভাবে কালার চেঞ্জ করতে পারবেন এইটার এই যে দেখেন এটা এভাবে আপনি আপনার মতো কালার করে দিতে পারবেন এটা যেটা সিলেক্ট করবেন যে যেটা সিলেক্ট করবেন ওইটার ওই কালার দিবেন এটা সিলেক্ট করলে অরিজিনাল তার ব্যক্তিগত কালার যেটা আছে ওটা থাকলো তারপরে নেক্সট এখন এখানে কিছু লেখেন কি লিখবেন hi I am Joynal Abedin I am a professional digital marketer I have more experience experience in digital marketing I have special I have specially skillful in YouTube marketing ঠিক আছে এভাবে আপনি আরও লিখবেন আপনি গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করছেন আমি জানি গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন যদি না পারেন তাহলে আপনি গ্রামারলি এক্সটেনশনটা আমি আমার চ্যানেলে আছে সেখান থেকে অ্যাড করবেন আপনারা সবাই কি গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করছেন জি আচ্ছা ওকে যার গ্রামারলি এক্সটেনশন অ্যাড করা নাই আপনারা গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আমার চ্যানেলে আছে সেখান থেকে তারপরে আসবেন লোকেশন লোকেশন কি না এখানে আরেকটা কাজ রয়েছে আরেকটা কাজ হচ্ছে হ্যাশট্যাগ দেয়া হ্যাশট্যাগ হচ্ছে কি হ্যাশট্যাগ আপনি যদি কোনো পোস্ট করেন ঠিক আছে ইউটিউবে ইনস্টাগ্রামে যদি কোনো পোস্ট করেন অবশ্যই আপনাকে ইনস্টাগ্রামের পোস্টটাতে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ রিসার্চ করে দিতে হবে আপনি যদি হ্যাশট্যাগ রিসার্চ করে না দেন তাহলে আপনার এই পোস্টটার কোনো মূল্য নাই আপনি যদি হ্যাশট্যাগ রিসার্চ করে আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার পোস্টটা ওই সমস্ত মানুষের সামনে যাইব যারা এই যে ইউটিউবার আছে যে বিভিন্ন গ্রুপে বললাম অ্যাড করতে ওই সমস্ত গ্রুপের মধ্যে গিয়ে আপনার পোস্টটা কি করবে নক করবে ওই জায়গার মধ্যে বিভিন্ন মানুষ ভিজিট করে তারা আপনার পোস্টটা দেখবে লাইক দিবে অনেকে আছে আপনাকে এই জায়গা থেকে দেইকা আপনাকে হায়ার করবে সে বলবে যে এই লোকটা সম্ভবত আমার ইউটিউবের কাজ করে দিতে পারবে একে আমি হায়ার করি আমরা শুধু আমি এখানে ইউটিউব দেখাচ্ছি বলে যে শুধু আমরা ইউটিউবের পুশ দিব এরকম কথা না এখন আমি শুধু ইউটিউবটাই দেখাচ্ছি যেহেতু আমাদের প্রথম আমরা প্রথম মার্কেটিং লেভেলের স্কিল গ্যাদারিং করব ইউটিউব থেকে তো এইভাবে আমরা এর জন্য আমি ইউটিউবটাই দিয়ে শুরু করলাম ইউটিউবটা দেখাচ্ছি এবং ইউটিউবটাই আপনার আপনি এভাবে পোস্ট করবেন আপনি গুগলের কাজ পারেন তাহলে আপনি গুগল এডস ক্যাম্পেইনের দিয়ে কাজ করবেন আপনি ফেসবুক মার্কেটিংয়ের কাজ পারেন আপনি ফেসবুক দিবেন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ করেন আপনি ইনস্টাগ্রামের পোস্ট দিবেন ঠিক আছে পোস্ট আপনি ইচ্ছা করবেন চেষ্টা করবেন প্রফেশনালি পোস্ট ক্রিয়েট করার জন্য আচ্ছা এখন আপনি কিভাবে হ্যাশট্যাগ কী করবেন আপনি হ্যাশট্যাগ রিসার্চের জন্য আপনি নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নিয়ে আপনি সার্চ বারনে লিখবেন Instagram hashtag generator Instagram hashtag generator Instagram hashtag generator দিয়ে আমরা সার্চ করলাম ঠিক আছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর আসার পরে এই যে বিভিন্নটা আসছে এই বিভিন্নগুলোকে আমরা একটু এভাবে রাইট বাটনে ক্লিক করব আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করব ওপেন লিঙ্ক নিউ ট্যাব এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করব ওপেন লিঙ্ক নিউ ট্যাব আমরা তিনটা ট্যাবে তাকে ওপেন করব একটু ওপেন হবে তারপরে কি করব আমরা সাইন আপ করব এখানে সাইন আপ করব আমাদের সাইন আপ করার আগ পর্যন্ত কাজ করা যাবে না তাহলে আমরা সাইন আপে ক্লিক করলাম সাইন আপ হয়ে যাব দেখবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আসছে না উইথে গুগল একটা অপশন আসছে না হ্যাঁ এই যে গুগল অপশন আছে আপনারা সরাসরি গুগলকে বলে দিবেন ভাই আমি আর তোরকে ইনফরমেশন দিব না তুই তোর তোর মতো ইনফরমেশন নিয়ে আমাকে সাইন আপ দিয়ে দে ঠিক আছে এই যে ভদ্রলোককে এখান থেকে দিয়া তুই তোর এইটা নিয়ে আমারে সাইন আপ করে দে আমি আর তোরে সাইন আপ দিব না ঠিক আছে এখানে একজন ভদ্রলোক আছে ওনার সাথে ওই ওই জায়গাতে ক্লিক করে আপনি কোনো কিছু ইনফরমেশন জানতে হইলে ওনাকে এখানে ক্লিক করবেন চ্যাট করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন অথবা টেলিগ্রামে ওনাকে চ্যাট করতে পারবেন এটা টেলিগ্রাম ঠিক আছে আপনি চ্যাট করতে পারবেন আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আমাদের কনসেল দিয়ে দিবেন বাবারে আমার তোমার সাথে কোনো প্রয়োজন নাই আমার কোনো লাভ নাই এখানে এই যে সার্চ বার এটা সার্চ বার এই সার্চ বারে আপনি কি করবেন আপনি কি করতে চাচ্ছেন ইউটিউব মার্কেটিং সম্পর্কে ইউটিউব মার্কেটিং আপনার কাজ এখন পুষ্টা করতে চান তা হচ্ছে আপনি ইউটিউব মার্কেটিং এই অপশনটা লেখা ইউটিউব মার্কেট ইউটিউব মার্কেটিং এই অপশনটা লেখা আপনি এখানে সার্চ দিবেন জেনারেটর সার্চ জেনারেটরে দিলে এই যে দেখেন আপনাকে কোনি কিছু অনেক কিওয়ার্ড এই জন্য আপনার সামনে নিয়ে আসছে ঠিক আছে এই যে কিওয়ার্ডগুলো আসছে এখানে ইউটিউব মার্কেটিং কিওয়ার্ড দিয়ে মানুষ এখন পর্যন্ত একশো উনষাট হাজার মানুষে অর্থাৎ এক লক্ষ উনষাট হাজার দুইশো জন মানুষে কী করছে সার্চ করে ঠিক এভাবে আপনি এখানে পাবেন আরও নিচে যান আরও পাবেন দেখেন নিচে গেলে এই যে আসে social media social media strategy দিয়ে মানুষ কতজন দুই দশমিক এগারো মিলিয়ন মানুষে এভাবে আছে আপনি এখান থেকে নিয়ে আসেন এই যে ইউটিউব ভিডিও এসিও এই অপশনটা দিয়ে এটাকে আপনি ঠিক মার্ক করবেন এখানে আসবে এই অপশনটা দিয়ে বা এই টেকটা দিয়ে এক মিলিয়ন আটান্ন লক্ষ এক মিলিয়ন পাঁচ লক্ষ আশি হাজার মানুষে এই টেকটা দিয়ে কি করে সার্চ করে বা টেকটা ইউজ করছে তারপরে মানে এতজন মানুষ এই জায়গার মধ্যে আছে তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেলস এটা দিলাম আমরা স্মল ইউটিউবার এটা দিলাম তারপরে হচ্ছে ইউটিউবার দিলাম ইউটিউব দিলাম এগুলা হচ্ছে আমাদের মানে ওই যে ট্রেকগুলো আমরা দিচ্ছি আমাদের পোস্টটা কিন্তু ওই ট্রেগে গিয়ে মানে শ করবে দেখাইবে ঠিক আছে এটা দিলাম আপনি শুধু যে হাই ভেল হাই ভলিউমের কিওয়ার্ড দিবেন এমন কথা না আপনি হাই ভলিউমের কিওয়ার্ড দিবেন লো ভলিউমেরও কিওয়ার্ড দিবেন এতে আপনার কি হবে লো ভলিউম কিওয়ার্ডে আপনাকে র্যাঙ্কে আসতে সময় লাগবে না কিন্তু হাই ভলিউমের কিওয়ার্ডে আপনাকে র্যাঙ্কে আসতে সময় লাগবে সো দ্যাট আপনি লো ভলিউম ভলিউমও দিবেন হাই ভলিউমে দিবেন আপনি এখানে তিরিশটা কিওয়ার্ড নিয়ে আসতে পারবেন আপনি এভাবে লেখা লেখা ইউটিউব ব্লগার ইউটিউব ব্লগার এবং লেখা লেখা তিরিশটা কিওয়ার্ড আপনি মেক করবেন আমার এখন পর্যন্ত চোদ্দোটা কিওয়ার্ড হয়েছে আমি দেখি আরও কিছু নেই YouTube promotion YouTube advertising YouTube tips YouTube growing YouTube blog YouTube views আবার ইউটিউব প্রমোশন আছে ইউটিউব স্টার আছে ঠিক আছে এইভাবে আপনি দিলেন দিয়ে আমার বাইশটা হয়েছে আপনি তিরিশটা নিতে পারবেন বাইশটাই আমি নেই এই যে কপি একটা শব্দ আছে না ওই কপি শব্দতে ক্লিক করলে এই যে এই যে কপি শব্দতে আসার পরে আবার কপিড আসছে এই কপিডে ক্লিক করলাম কপিডে ক্লিক করার কারণে এই জায়গার মধ্যে যা আছে সবগুলো আমার কপি হয়ে গেছে আমার এখন ব্রাউজারে গেলাম গিয়ে ওই জায়গার মধ্যে আমি এই যে আসছি এখানে পেস্ট করে দিলাম এই পেস্ট করে দেওয়ার কারণে আমার যে কয়টা কি আছে ইনস্ট হ্যাশট্যাগ এই যে দেখেন এই হ্যাশট্যাগুলো আমার এখন এখানে শো করছে আসেন এই জায়গার মধ্যে আসেন ইমোজি কিছু ইমোজি দিবেন হ্যাঁ এখন আপনি কি করবেন কিছু ইমোজি দিবেন আপনার ইমোজিটা খুবই গুরুত্বপূর্ণ এই আপনার যেহতে ইনস্টাগ্রামে তো ইমোজি দিবেন ইমোজি আছে এই জায়গার মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট এই ইমোজিটা দেন কোথায় গেল রে ইমোজিটা হ্যাঁ এই যে ইমোজিটা হান্ড্রেড পার্সেন্ট ইমোজিটা দিছেন হান্ড্রেড ইমোজিটা দিলে কি হইলো যে এটা হ্যাঁ এটা খুব ভালো মনে হইলো যে কেউ মনে করতে পারে এটা ভালো ওকে ওকে তারপরে আসেন লোকেশন লোকেশনে অ্যাক্সিবিলিটির লোকেশন সেট করার আগে এখানে একটা লিঙ্ক দিতে হয় আচ্ছা কোন লিঙ্কটা দেওয়া যায় মনে করেন আমার ফেসবুকের লিঙ্কটাই দিয়ে দিই আপনি আপনার আপনার এখনও তো ফাইবার হয় নাই আপনারা যখন ফাইবার হইব তখন তো অবশ্যই মার্কেটিং মানে আপনার হাই ভোল্টেজের মার্কেটিংটা তো আসবেই আপনার তখনকার আপনি আবার নতুন করে পোস্ট শিখবেন কিভাবে আপনাকে মার্কেটিং করবেন সেই বিষয়গুলো তো অবশ্যই আপনাকে শিখিয়ে দেওয়া হবে তখন আপনি বুঝতে পারবেন এখন মনে করেন এখন পর্যন্ত আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন এখন ফেসবুকের লিঙ্কটা আমি কপি করলাম কপি করে এখান থেকে না এই জায়গার মধ্যে বসাই দিলাম যে আমি এখন আমাকে এই লিঙ্কে কেউ ক্লিক করলে ফেসবুকে পাইব এখন আসলে লোকেশন লোকেশন আমি লিখলাম ইউএসএ দেখি ইউএসএ শো করবে এই যে ইউনাইটেড স্টেট আমি চাচ্ছি ইউএসএ না হ্যাঁ ইউএসএ ইউএসএ দিয়ে আমি US United State of America এটা দিতে চাচ্ছি এটা দিতে পারবেন না হলে আপনি যদি পড়েন anywhere in the world WHR anywhere in the world এই যে এনি হোয়ার এভরি হোয়ার যে কানে হোক যে কেউ হোক আমার পুস্টটা দেখতে পারবে ঠিক আছে তারপরে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে কি আসে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে advance settings turn off comment না এটাই ভাবে থাক ওকে তারপরে আমি শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে দেখেন আমার এই পুস্টটা এখন পুস্ট হয়ে যাব এখন আমার পুষ্টা হয়ে গেছে ঠিক আছে এখন এই পুসটা এই যে দেখেন আমার এই পুসটা এখান থেকে কি করবে মানুষে দেখতে পারবে কেউ কমেন্টস করলে এই জায়গাতে পাইব আর কেউ আপনাকে লাইক দিলে আপনার এই যে এই যে লাভ আছে এই লাইভের ওখানে নোটিফিকেশন হিসাবে দেখাইব ওকে এখন একটা বিষয় ফলো আপ আমাদের এখন আমাদের কিসের প্রয়োজন কিছু ফলোয়ার বাড়ানোর দরকার এখন ফলোয়ার বাড়ানোর জন্য আমার কি করতে হইব আমার টার্গেটেড মানুষ দিকে দিকে তাকে ফলো দিতে হইব আপনি হাবি জাবি আবুল তাবুল ফলোয়ার না বাড়াইয়া আপনার টার্গেটেড মানুষ দেখে দেখাইয়া ফলো দিবেন তারে তারে ফলো দিলে সে ফলো ব্যাক দিতে পারে এজন্য আপনি কি করবেন এমন মানুষ খুঁজে খুঁজে দেখবেন যে আমার টার্গেটেড মানুষ এই জন্য আমি বলছি না আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেমন আমার টার্গেটেড মানুষ হচ্ছে ইউটিউবার তাহলে আমি ইউটিউবারে গেলাম ইউটিউবারে যাওয়ার পরে ওনারা হচ্ছেন আমার টার্গেটেড মানুষ এই মানুষগুলাকে এই যে এইটা হচ্ছে আমার টার্গেটেড মানুষ আমি একটা রাইট বাটনে ক্লিক করে তার প্রোফাইলটা আমি ওপেন করলাম এই যে দেখেন তার প্রোফাইলটা ওপেন হয়েছে ওকে তার প্রোফাইলটা ওপেন হওয়ার পরে আমি আর একটু তার নামের উপরে ক্লিক করলাম নামের উপরে ক্লিক করলে দেখেন সে কি করছে এখন পর্যন্ত কত পোস্ট করছে সেই পোস্টগুলোতে আমি একটা দুইটা লাইক দিব তারে ফলো দিলাম ঠিক আছে তারে ফলো দিলাম সে কিন্তু ফলো ব্যাক করছে না এ মানুষটা ফলো ব্যাক করে না তার মাত্র একশো জন ফলোয়িং এর অর্থ হচ্ছে সে ফলো ব্যাক করে কম ঠিক আছে কিন্তু আমি তার কাছ থেকে ফলোব্যাক নিয়ে আসতে হবে কী জন্য নিয়ে আসতে হবে আমি যদি তার কাছ থেকে ফলোব্যাক নিয়ে আসি তাহলে সে আমাকে কি করবে আমাকে কাজ দেওয়ার সম্ভাবনা আছে আমি তাকে এই ছবিতে ক্লিক করলাম ছবিতে ক্লিক করে দেখেন আমি তার একটা লাইক দিব একটা কমেন্টস দিব এই যে তারে এখানে একটা লাইক দিলাম ঠিক আছে এখন তার একটা কমেন্টস দেই very nice picture very nice picture আমি তারে দিলাম তারা একটা প্রশংসা দিলাম তোমার পিকচারটা খুব সুন্দর হয়েছে এখন সে আমার কমেন্টটা দেখব সে আমরা যেভাবে কমেন্ট দেখে কমেন্টে কমেন্টস করি বা রিপ্লাই করি অথবা লাইক করি সেও এরকম করার সম্ভাবনা আছে একটা শেষ আরেকটা দেই এইটাতেও দিলাম তাকে একটা লাইক দিলাম একটা সুপার দিয়ে দিলাম সুপার দিয়ে দিলাম তো সুপার দিলে সে আর একটু দেখলো তো সে যদি এভাবে আমার অ্যাক্টিভিটিস দেখে দেখে সে আমাকে ফলো ব্যাক দিতে পারে মনে রাখবেন একদিনেই কোনো কিছু হয় না কোনো কিছুই একদিনে হয় না সময় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ আপনি যদি আপনার প্রোফাইলে যদি মানুষগুলাকে সেই মানের মানুষ নিয়ে আসতে না পারেন তাহলে আপনি কিন্তু সেলস পাবেন না আপনি কাজ পাবেন না ঠিক আছে সো আপনি তাকে এইভাবে পুশ দিবেন কমেন্ট দিবেন প্রতিদিন আপনারা দশটা করে ফলো পাঠাইবেন এর বেশি পাঠাইবেন না প্রথম প্রথম প্রথম এক সপ্তাহ নতুন অ্যাকাউন্টে আপনারা পাঁচটা সাতটা করে পাঠাইবেন অ্যাকাউন্টের মেয়াদ যখন এক মাস হয়ে যাব তখন দশটা পনেরোটা করে পাঠাইবেন এভাবে ধীরে ধীরে বাড়াইবেন একসাথে যদি নতুন অ্যাকাউন্ট কইরাই যদি আপনারা ফলো যদি খুব বেশি বাড়াইতে শুরু করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে সো দ্যাট আপনারা অ্যাক্টিভিটিস প্রতিদিন একটা দুইটা তিনটা করে পোস্ট করবেন এটা হচ্ছে আপনার মূল কাজ আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়ার একটা মাত্র কাজ হচ্ছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই যে মামুন ভাইকে আমি ফলো দিই যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রোফাইলে আপনি কি করেন পঞ্চাশটার উপরে পোস্ট বানান আপনার প্রোফাইলে যখন এইভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে করে পঞ্চাশটা পোস্ট দিয়ে দিবেন তখন দেখবেন অটোমেটিকলি অনেক মানুষে আপনাকে ফলো দিচ্ছে আপনাকে অটোমেটিকলি কিছু মানুষে ফলো দিবে ঠিক আছে একটু আপনার অ্যাকাউন্টটা বাড়ি না হওয়া পর্যন্ত আপনাকে মানুষ অটোমেটিকলি ফলো দিবে না হ্যাঁ এভাবে ধীরে ধীরে আপনাকে বাড়াইতে হবে এই যে দেখেন আমি মনে করেন এখন পর্যন্ত আমার ফলোয়ার কতজন আছে দেখি প্রায় সাতাশ সাতাইশের উপরে এই ফলোয়ারগুলো একদিনে আসেনি আমি দেখেন সাতাশশো ফলোয়ার আনার জন্য এখন পর্যন্ত চার হাজার তেইশটা ফলো ব্যাক দিছি সো দ্যাট আপনিও এইভাবে কাজ করবেন একশো বিশটা পোস্ট করছি এখন পর্যন্ত ইদানিং আমি একটু পোস্ট করা কমাই ফেলছি একটু ব্যস্ততায় আমার সময় যাচ্ছে এই জন্য আপনি কমাইবেন না কোনো অবস্থাতেই আপনাকে কি করবেন না আপনার কার্যক্রম বন্ধ করবেন না যদি আপনি কার্যক্রম বন্ধ করে ফেলেন তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন আপনার অ্যাকাউন্টের রিচ কমে যাবে এজন্য আপনি যদি আপনার প্রোফাইলকে বিল্ড আপ করতে চান আপনি খুব তাড়াতাড়ি যদি নিজেকে সাকসেস হিসাবে দেখতে চান তাহলে আপনার ইউটিউবে আপনি ইনস্টাগ্রামে খুব বেশি অ্যাক্টিভিটিস দেখাইতে হইব আপনার ফেসবুক গ্রুপে অ্যাক্টিভিটিস দেখাইতে হইব আপনার ফেসবুক পেজে অ্যাক্টিভিটিস দেখাইতে হইব আপনার ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটিস দেখাইতে হইব যদি আপনি এভাবে অ্যাক্টিভিটিস দেখাইতে পারেন তাহলে আপনি আগামী তিন মাসের ভিতরে আপনার একটা কিছু আসা রেজাল্ট আশা করা যায় আরেকটা বিষয়ে খেয়াল করবেন আমরা যতদূর চেষ্টা করব আমাদের অতি পরিচিত পার্সন ছাড়া আমরা আমাদের লোকাল কাউকে ইনস্টাগ্রামে এড করব না অতি পরিচিত ছাড়া ঠিক আছে এটা আমরা ফলো করব আর আমরা প্রতিনিয়ত একটা দুইটা তিনটা করে পোস্ট দিব আমরা পোস্ট যদি না দেই তাহলে আমাদের প্রোফাইল কি হবে না বাড়ি হবে না ঠিক আছে তারপরে আসি দেখি সেটিংসে কোনো কিছু বাদ আছে কি না এটা আমরা একটু দেখে নেই প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা কাজ করছি প্রফেশনাল অ্যাকাউন্ট তো আমরা অলরেডি দিয়ে দিছি আচ্ছা এখানে কিছু জিনিস বাকি রয়েছে এই যে আমরা প্রফেশনাল ডিজিটাল ক্রিয়েটর এটা ডিসপ্লে ইমেলটা আমার বাকি রয়েছে ইমেলটা আমি বিজনেস ইমেল দেওয়ার জন্য এটা আপনার যদি বিজনেস ইমেল থাকে তাহলে দিবেন না দিলে কোনো সমস্যা নাই ফোন নাম্বার এড করবেন আমার ফোন নাম্বার এড করা আছে আপনি যদি আরেকটা ফোন নাম্বার এড করতে চান তাহলে এখানে প্লাস বিডিটি দিলেন দিয়ে তারপরে ফোন নাম্বারটা দিয়ে দিবেন হয়ে যাব তারপরে সাবমিট দিবেন সাবমিট হয়ে যাব আপনি বিজনেস অ্যাকাউন্ট আমরা বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন নাই আমরা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট এই জন্য আমাদের দরকার নাই আচ্ছা how do like to be reach আপনি কিভাবে এটাকে রিচ বাড়াইতে চান আমি এটা ট্যাক্সের মাধ্যমে রিচ বাড়াইতে চাই এই জন্য সাবমিট এটা আমি কলের মাধ্যমে রিচ বাড়াইতে চাই না টেক্সের মাধ্যমে রিচ বাড়াইতে চাই ওকে ঠিক আছে আর তেমন কোনো কিছু আমাদের এখানে নাই ওকে এই পর্যন্তই এখন আপনাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন জেগে থাকে বা থেকে থাকে এই যে দেখেন তাকে ফলো দিছিলাম সে আমাকে তার অপশনগুলো আমার সামনে চলে আসছে আমি তার একটা লাইক দিব আপনারা দেখবেন বড় বড় ইউটিউবার যারা আছে বা ছোটো ইউটিউবারই হোক বড় ইউটিউবারই হোক তাকে লাইক দিবেন কেন লাইক দিবেন লাইক দিবেন কমেন্ট দিবেন ওই লোকটার আমার প্রতি চেহারা যেন পজিটিভ থাকে সেজন্য আমাকে আমার একটা পুশ দেখলে আমাকে আমার দিকে ব্রুকক্ষেপ করে না তাকায় আমার দিকে পজিটিভলি যেন তাকায় এই খেয়ালটা রাখতে হইব এই জন্য তাকে আমি ম্যানেজ করতে হইব আমরা জানি কি একজন মানুষের কাছে না গেলে একজন মানুষ আমাকে ভালোবাসবে না এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা এই যে দেখেন পাঁচটা ফলো পাঠাইছি দুইটা ফলো ব্যাক হয়ে গেছে ঠিক আছে এই যে এই ভদ্রলোকটাকে আমি এই মুহূর্তে বদ্র এই ভদ্রলোকটাকে আমি এই মুহূর্তে যে কম লাইক দেওয়ার কারণে কমেন্ট দেওয়ার কারণে এই ভদ্রলোক কিন্তু আমাকে ফলো ব্যাক দিয়ে দিছে সো দ্যাট আপনি আমাকে আপনাকে আমাকে এইভাবেই কাজ করতে হইব হ্যাঁ সময় লাগবে সময় সাপেক্ষে একটু কাজ করে আগাইতে হইব এটাই হচ্ছে আমাদের মূল কাজ সো আমার এতটুকু পর্যন্ত আজকে ইনস্টাগ্রামের বেসিক লেভেলের ক্লাস অ্যাডভান্স লেভেলের এখনও অনেক কিছু বাকি আছে এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা যদি তাকে আমাকে শেয়ার করতে পারেন স্যার হ্যাশট্যাগটা যেটা বলছেন স্যার এখানে আমরা হ্যাশ লিখে ইউটিউব ইউটিউব মার্কেটিং বা ইউটিউব প্রমোশন স্যার আমরা দিয়ে দিব এটা স্যার এটা একটু এটা তো যেভাবে দেখাইছো ওইভাবেই এটা লেখা লাগে না এটা ওইভাবে হ্যাশট্যাগ জেনারেটর থেকে সার্চ করে নিয়ে আসা যায় আর যদি আপনি নিজে লেখা দিতে পারেন তাহলে সেটা তো আরও বেটার আপনি যদি আপনার হাতে হ্যাশট্যাগ লেখা দিতে পারেন তাহলে সেটা বেটার তবে মনে রাখবেন কোনো ট্যাগ লিখতে গেলে স্পেস কাম্য নয় মানে স্পেস চলবে না জি স্যার জি স্যার জি স্যার জি আমার একটা প্রশ্ন হলো যে কোনো বায়ারের অ্যাকাউন্ট যে ম্যানেজ করতে হয় যে ফলোয়ার করানো সেটা কি যে আপনি যেভাবে করলেন এইভাবেই করতে হবে আচ্ছা আমাদের দুইটা ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যম থেকে সোর্সের মাধ্যমে কিছু ফলোয়ার কিনে নিতে পারি আর দুই নম্বর মাধ্যম হচ্ছে এইভাবেই অ্যাক্টিভিটিস মাধ্যমে করা যায় তারপরে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে প্রোফাইলটাকে শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে সেটাও করা যায় তবে সেটা মানে অর্গানিক ওয়েতে প্রোফাইল ফলোয়ার বাড়ানো এটা আসলে খুবই কষ্টের কাজ এবং খুবই সময় সাপেক্ষ কাজ বুঝতে পারছেন আমি মানে যে টাইম দিব ওই টাইমের মধ্যে সম্ভব না কারণ আমি প্রায় পাঁচ ছয় মাস যাবত ফলোয়ার ইনক্রিজ করতে যাচ্ছি কিন্তু ওই দেখা যায় এক হাজার ফলো ফলো দিয়ে মাত্র একশো দুইশো হয়েছে মাত্র তাহলে সেক্ষেত্রে তো সমস্যা আমার দেখতেছি যে হলো হ্যাঁ। বায়ার বা কাজ করবো কেমন আমার নিজেই তো হয় না এই জন্য এই জন্য বায়ারকে এটা বলা যাবে না কিন্তু কিছু টাকা খরচ করে একদম রিয়েল অ্যাক্টিভ অ্যাক্টিভ ফলোয়ার কিনা যায় বাট এই ফলোয়ারগুলো কখনোই আপনাকে লাইক কমেন্ট কোনো কিছুই ব্যাক দিবে না বুঝতে পারছেন ওটা শুধু আপনার ওটা শুধুমাত্র প্রোফাইলে শো করবে যে এতজন ফলোয়ার আছে কিন্তু ওরা কোনো কাজের না তাতে বাইরের কাজ আসবে হ্যাঁ না বাইরের কোনো কাজ আসবে না হ্যাঁ। বুঝছেন এই জন্য আমার জন্য না না বায়ার যদি বলে আমাকে প্রোফাইলে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল পার্সেন্ট দিতে পার দিতে হবে যে আপনাকে আমাকে মেসেজ করবে মেসেজের আনসার দিবে আমি মেসেজ দিব এরকমও কিছু বায়ার আছে বলে ফেলে যে আমাকে এরকম কিছু রিয়েল পার্সন দিবেন যারা যাদেরকে আমি মেসেজ করব। এখন এরকম পার্সন দিতে গেলে খুবই ঝামেলা তখন তাকে বলবেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতেছি না তবে আমি আপনি আমাকে তিন মাস বা চার মাস সময় দিলে আমি আপনাকে one K two K three K follower দিতে পারবো সেটার আবার কিছু ওয়ে আছে সিস্টেম আছে সেটা বলছি না অ্যাডভান্স লেভেলের ক্লাস রয়েছে অ্যাডভান্স লেভেলের ক্লাস যখন অ্যাডভান্সে করাইব মার্কেটিং যখন করাইব তখন পাইবেন ইনশাল্লাহ আচ্ছা, মানে, মানে ও ভেরি মাচ আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা কামরুন আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কামরুন আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন নাই আচ্ছা যাই হোক শুনতে পাচ্ছি কি কোনো বলেন না তো দেখি কোন প্রশ্ন করলে উত্তরও দেন না আচ্ছা এখন আপনার সমস্যা সলভ হয়েছে গতকালকে তো আর আপনি নকও দিলেন না আর আমারও ক্লাস শেষ হইতে বারোটা হয়ে গেছে বুঝছিলেন আর এই জন্য আপনাকে নক দিছি না তো আজকে কি সময় আজকে কি সময় দিতে পারবেন